আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাওয়াতুল হিকমা ফাউন্ডেশনের ভিডিও এডিটিং কোর্সে আপনাদেরকে আবারও স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমরা বেশ বিগত ছয়টা ক্লাসে অনেক কিছুই শিখেছি আজকে আমরা যে টপিকে ই করবো সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন সম্পর্কিত ভিএফএক্স এর কিছু কাজ মোবাইলে যতটুকু করা যায় সেরকম একটা কিছু করার ট্রাই করবো আমরা ইনশাল্লাহ ভিএফএক্স সম্পর্কে যারা জানেন না তাদের সম্পর্কে একটু বলি যে দেখা যায় যে আমরা আ কোনো একটা ফুটেজ নেওয়ার সময় যদি আমরা চাই যে একটা ফুটেজ আমরা শুট করব। তো একটা গ্রিন গ্রিন কাপড়ের ব্যাকগ্রাউন্ডে আমরা ভিডিওটা শুট করে নিয়ে সেটাকে কিন্তু আমরা একটা স্টুডিওতে প্লেস করতে পারি। মানে সেটাকে কিভাবে আমরা এডিট করে একটা স্টুডিওর ভাইব নিয়ে আসতে পারি। সেইটাই আজকে আমি দেখাবো ইনশাল্লাহ তো আমরা ইয়াতে চলে যাচ্ছি। আচ্ছা প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি পিক্সেল ল্যাবে যাচ্ছি পিক্সেল ল্যাবে গিয়ে আমি হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার তৈরি করতে হবে যেটা হবে আমার স্টুডিওর ব্যাকগ্রাউন্ড তো আমি মোটামুটি এর আগে কয়েকটা এলিমেন্ট কালেক্ট করেছিলাম এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি এর মধ্যে আমি করব কি আমাদের যে লোগোটা আছে লোগোটা প্লেস করব আচ্ছা, আপনাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা একটা প্রোগ্রামের নাম লিখব আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের নাম আমি দিচ্ছি দিনই আলোচনায় লিখলাম Yeah. <coughs> আচ্ছা আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড এটুকু রাখছি আমি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়ে নিতে পারেন আচ্ছা এখান থেকে ইমেজটা জাস্ট এক্সপোর্ট করে নিলাম এখন চলে যাচ্ছে আমাদের ইনশর্ট যে অ্যাপটা সেটাতে যাব আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে আমি চেক টিক মার্ক দিয়ে দিলাম এটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ড তো আমি এটা একটু বড় করে নিব আমার ক্লিপের অনুযায়ী মোটামুটি আমি তিন চার মিনিটের একটা ভিডিও করব তো আমি আপাতত এটুকু রাখছি এখন এখান থেকে আমি পিআইপিতে গেলাম তারপর আমার যে ভিডিওটা ছিল আমি সেই ভিডিওটা ইম্পোর্ট করব আচ্ছা এখন দেখেন আমি ভিডিওটাকে একটু রিসাইজ করে নেই। আচ্ছা মোটামুটি আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ করা হয়ে গেল আচ্ছা এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা টেবিল লাগবে টেবিল পিএনজি লাগবে <coughs> আচ্ছা আমি এখন স্টুডিও টেবিলটাও ডাউনলোড করে নিলাম আচ্ছা, এখন আমি এটাকে মাস্ক করে দিব। আচ্ছা আমার ইমেজটাতে একটু কাজ করে আসতে হবে আমি পিক্সেল ল্যাবে যাচ্ছি Oi. আচ্ছা আমার আরো একটা এলিমেন্ট লাগবে সেটা হচ্ছে আমি একটা টি কাপের পিএনজি নিয়ে নেই Ahem. <clears throat> আচ্ছা এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা স্টুডিওর মতো একটা পরিবেশ তৈরি হয়েছে তো আসলে সময় নিয়ে এর শ্যাডোগুলা আর ফোনে কিছু লিমিটেশন আছে যার কারণে সবগুলো কাজ করা যায় না কিন্তু আপনি যদি পিসিতে করেন তাহলে একেবারে এক্স্যাক্টলি করা সম্ভব ফোনে যতটুকু করা সম্ভব আমি আপনাদেরকে দেখালাম দেখেন প্রথম ক্লিপ আমাদের কি ছিল গ্রিন স্ক্রিন একটা ক্লিপ ছিল আর সেটাতে আমরা একটা স্টুডিওর মতো ভাইব দেওয়ার চেষ্টা করেছি তো এর শুরুতে অবশ্যই আমরা একটা ইন্ট্রো লাগাবো আচ্ছা তার আগে আমাদেরকে একটু ভিডিও লেন্থটা বাড়িয়ে নিতে হবে দেখেন এখানে নিচে দেখেন একটা পেস্ট কালারের একটা দাগ রয়েছে অর্থাৎ আমাদের কিন্তু উপরের যে পিআইপিটা নিছি সেই পিআইপি এর আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি দেখাচ্ছি এই দেখেন এখানে এখানে কিন্তু শেষ হয়েছে এই পেস্ট কালার এটা তো আমাদের উপরের যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা ঠিক এইটা যেখানে শেষ হয়েছে সেই পর্যন্তই নিব প্রয়োজন আমরা একটু জুম করে নিলাম এখন কিন্তু মোটামুটি এটার সাথে অ্যাডজাস্টেড আচ্ছা প্রয়োজনে একটু বাড়তি রাখতে পারি আমরা আমাদের যে ইন্ট্রো ছিল সেই ইন্ট্রোটা দিয়ে দিব আচ্ছা, এখন এটাতে আর কি, কি কাজ আছে দেখেন, এখানে আমরা একটা লোয়ার থার্ড ব্যবহার করতে পারি। আচ্ছা। এখন আমরা এটাকে কপি করে, করে কয়েক জায়গায় ই করে দিব। ডুপ্লিকেট করলাম। এবং এটাকে একটু জুম করে নেই। এটাকে আবার ডুপ্লিকেট করছি তারপর এটাকে আরো কিছু ডিসটেন্ট নিয়ে গিয়ে আরো কয়েকবার দিয়ে দিব আচ্ছা এরপর আমরা আর যেটা করব সেটা হচ্ছে সাবস্ক্রাইবের একটা যেটা গ্রিন স্ক্রিন ছিল সেটাও দিয়ে দিব আচ্ছা এখানে আমাদেরকে টোটাল পিআইপি নিতে দিচ্ছে চারটা আমাদের আরো একটা পিআইপি লাইন দরকার ছিল কিন্তু আমরা সেটা পারছি না বলতেছে যে চারটার বেশি নেওয়া যায় না মানে লিমিটেড কিছু ফিচার আছে এর যে এক্সিডস দ্য ম্যাক্সিমাম লিমিটস মানে চারটার বেশি এই যে একটা দুইটা তিনটা চারটা লাইন নিছি আমরা এর বেশি আর নিতে পারবো না তো যাই হোক আমি চেয়েছিলাম কর্নারের দিকে এরকম জায়গাতে একটা লোগো থাকবে কিন্তু সেটা আসলে দেয়া গেল না এখন দেখেন আমাদের শুরুতে কিন্তু যে ক্লিপটা ছিল আমার কাছে সেই ক্লিপটা আপনাদেরকে আমি যদি একটু দেখাই এক ভাই বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি করে জানলেন যে জিন একটা হাদিস কেউ দেখাইতে পারবেন না যেখানে আছে যে অমুক অমুক দোয়া পড়ে যে আমাদের মূল যে ক্লিপটা ছিল সেটা হচ্ছে এটা আর আমরা আফটার এডিট আমরা যে ক্লিপটা পেলাম সেটা হচ্ছে এটা দশ নম্বর প্রশ্ন এক ভাই বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ শেখ আমরা দেখতেছি কিছু কবিরা জিনকে জবাই করে বা জিনকে জ্বালাই হারকুল জিন এটা আরবিতেও আছে অনেকে এরকম করে থাকে যে কবিরাজগুলো বেদাতি কবিরাজরা এগুলো করে থাকে বা সিরকি আকিদার কবিরাজগুলো আচ্ছা এখানে একটু অসামঞ্জস্য লাগতে পারে সেটা হচ্ছে চায়ের কাপটা আমার কাছে মোটামুটি একটু অসামঞ্জস্য লাগছে তো সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে টেবিল টপটা ঠিক যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আসলে কোন টাইপের চায়ের কাপ আমার নেওয়া উচিত সেটা একটু জাস্টিফাই করে নিতে হবে আর আমরা পিক্সেল ল্যাবে নিয়ে কিন্তু চায়ের কাপের নিচে একটা শ্যাডো অ্যাড করে নিতে পারতাম তাহলে সেটা আরো সুন্দর লাগতো আর আপনি পরে এর উপরে যতগুলো এলিমেন্ট ব্যবহার করবেন তত আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে যেমন এই যে চার কাপটা দেওয়া হয়েছে আপনি এখানে একটা ফ্লাওয়ার ভাস দিতে পারতেন বা কয়েকটা বই এভাবে যত দিবেন সামনের ফ্রন্টে তত কিন্তু আপনার রিয়েলিস্টিক মনে হবে যে না শাহেক পেছন থেকে কথা বলছে আর সামনে এটা আছে টেবিল টপটা তো আশা করছি বুঝতে পেরেছেন এর মধ্যে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন না হ্যাঁ জি জি শোনা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ না খুবই এতটুকু যে মানে এডিটিং করা যায় তা আমার তো ধারণা ছিল না আমাদের চেষ্টা আচ্ছা, করতে আচ্ছা। হবে আর আচ্ছা পিছনে যে ওই যে দিনই আলোচনার নিচে আমাদের লোগোটা ছিল ওটা ঢেকে গেছে না এটাকে সাইডে নেওয়া যাবে নাকি ভাই অবশ্যই, অবশ্যই ভাই আমরা যদি হ্যাঁ পিক্সেল ল্যাবে যখন কাজ করব সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা এডিট করে নিতে পারতাম। আমরা পিক্সেল ল্যাবে আবার যদি একটু যাই। দেখেন আমাদের যে অবস্থানে রয়েছে। আমরা আচ্ছা। যদি লোগোটাকে এরকম করে নিতাম যে এই সাইড একটা দিলাম। জি, জি। বুঝছি, আচ্ছা, বুঝছি। আচ্ছা, হ্যাঁ। আর এই সাইডে আরেকটা দিলাম। এবং আমি যেটা করব সেটা হচ্ছে আচ্ছা আমি একটাকে ডিলিট করি আগে তারপর হচ্ছে এটাকে ফ্রন্টে নিয়ে আসি তারপর হচ্ছে এর শ্যাডো গুলা অফ করে দিব তারপর একটা নতুন শেপস দিব শেপস শেপস থেকে শেপসটার কালার নিব হচ্ছে গ্রিন আচ্ছা আমার মনে হয় সিম্পল রাখলে ভালো লাগছে এটা আসলে খুব ভালো মতো রিমুভ হচ্ছে না তো আমরা সিম্পলি রেখে এভাবে দুইটাকে দুই পাশে দিয়ে যদি রেন্ডার করে একটা অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের লোকে দেখা যাবে জি জি তো আমাদের টোটাল ডিপেন্ড করতেছে আপনার চিন্তা ভাবনার উপরে এখানে আপনার চিন্তা ভাবনা করে বের করতে হবে যে কোনগুলো আসলে অ্যাট্রাকটিভ লাগবে তো অবশ্যই লাস্টে কিন্তু আমরা একটা যেটা কাজ করব সেটা হচ্ছে একটা ফেড একটা ইফেক্ট দিব

আচ্ছা এখানে দেখেন আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা কি ফ্রেম অ্যাড করেছি আমলেও নেই আপনাদেরকে কি ফ্রেম সম্পর্কে খুব বেশি মনে হয় ধারণা দেওয়া হয়নি তো কি ফ্রেমের যেটা কাজ সেটা হচ্ছে আমি যদি কোনো দেখেন আমার চাচ্ছি যে ভিডিওটা লাস্টে আসতে করে হুট করে বন্ধ না হয়ে যে যেমন আমি আপনাকে প্রথম সিচুয়েশনটা দেখাই। প্রথম যে অবস্থাটা ছিল সেটা হচ্ছে এমন যে আমার যেখানে শায়েকের ভিডিও ক্লিপটা শেষ সেখান থেকে ঠাস করে কিন্তু এগুলো সব নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ? তো আমি চাচ্ছি না যে আসলে ঠাস করে এরকম নাই হয়ে যাক। এটা আস্তে, আস্তে রিমুভ হবে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে এই প্রথমে এটাতে একটা কি ফ্রেম অ্যাড করব তো আমার এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম এখানে আমি ওপাসিটি হান্ড্রেড পার্সেন্ট থাকলো আমলেও নেই আস্তে করে দেখতে পারলাম যে একটা ট্রানজিশনের মাধ্যমে এটা আস্তে করে মিলিয়ে গেল ঠিক সেম কাজটা করবো আমি এই এর উপরেও এখানে অপোজিটে আমার হান্ড্রেড থাকবে আর আমার ঠিক লাস্ট মোমেন্টে নাই রসুল্লাহ সাল্লামের হাদিসও নেই সাহাবা ইকরাম সালাফদের আমলেও নেই বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু আমাদের ভিডিওর একটা এন্ডিং আমরা করে দিলাম এখন জাস্ট এটাকে রেন্ডার করলেই একটা ভিডিও কমপ্লিট হয়ে গেল আমি এটাকে যদি সেভ করি রেজুলেশন হান্ড্রেড পিতে রাখছি থার্টি ফোর এফপিএস এ এখানে জাস্ট সেভে ক্লিক করলে এটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ইনশাল্লাহ জি আমাকে শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে আমার কোনো প্রশ্ন হ্যাঁ। নাই আমাকে প্র্যাকটিস করতে হবে এটাই আর কারো কোনো প্রশ্ন আচ্ছা। আছে করতে পারেন প্রশ্ন আপনারা যে কোনো গ্রিন স্ক্রিনের কিন্তু চাইলে এরকম স্টুডিও করতে পারেন চাইলে আপনার পিস টিভিতে যেমন ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে বিভিন্ন ন্যাচারাল বা একটা উইন্ডো এগুলো ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনার মানে ইমাজিনেশনের উপরে ডিপেন্ড করবে আপনি যত বেশি ভালো কিছু ইমাজিন করতে পারবেন সেভাবেই আপনি সাজাইতে পারবেন আর কি কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন করে কাউসারাল জাওয়াদ ভাই হ্যান্ড রেজ বলতে পারেন ভাইজান আপনার কথা শোনা যাচ্ছে না কাউসার আল আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্রশ্ন থাকলে আর কি আচ্ছা তো আমাদের মাঝে নেক্সট ক্লাস সম্ভবত আমাদের থার্সডেতে মাঝে আমাদের একদিনের একটা গ্যাপ রয়েছে তো আমি আপনাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে আমাদের ওখানে হচ্ছে আজকের যে সোর্স গুলা সেগুলো আমি দিয়ে দিব বিশেষ করে গ্রিন স্ক্রিনের ভিডিওটা দিয়ে দিব তো আপনাদের কাজ হবে নতুন করে আপনার মতো করে একটা স্টুডিও তৈরি করে আপনি আমাকে এমন একটা সেম এরকম একটা ভিডিও তৈরি করে দেখাবেন জি ঠিক আছে আমাদের তাহলে আর কি বাকি থাকলো ইয়াসির ভাই আমাদের থার্সডে ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস হবে আর কি আচ্ছা, আচ্ছা। আমরা <coughs> আগামী দিন হয়তো আরো অনেক কিছু কাজ আছে ভাই যেগুলো আমরা চাইলে শিখতে পারি। কিন্তু আসলে আ দের আগ্রহ একটু কম দেখতে পারছি। আ এক্ষেত্রে আমরা আ টুকিটাকি কি যে জিনিসগুলো স্কেপ করেছি, সেগুলো আমরা আগামী দিন দেখে ফেলবো ইনশাল্লাহ যে যেমন ধরেন subtitle এ কিছু কাজ বাকি ছিল। পাশাপাশি আমাদের আ lower third এর উপর একটা ক্লাস নিতে চেয়েছিলাম। তো সেটা শর্ট ফর্মে একটা lower third এরও একটা ক্লাস আমরা নিবো ইনশাল্লাহ সমস্যা নেই। একটার মধ্যেই সবগুলা আমরা চেষ্টা করবো থার্সডে আমরা শেষ করে দিতে ক্লাসটা তারপরে যেটা হবে সেটা হচ্ছে অন ডিমান্ড মানে আপনাদের কারো যদি কোনো কোথাও কাজ করছেন হঠাৎ করে আপনার হেল্পের প্রয়োজন তখন আপনারা ইয়াস স্যার হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি পার্সোনালি দেখা দেবেন আপনাদেরকে ইনশাল্লাহ তো উনি আমাদেরকে ট্রেনিং এর পরে কিছুটা সাপোর্ট দিবেন আর কি ইনশাল্লাহ তো আপনার চেষ্টা করবেন আর তে একই সময় ক্লাস হবে মানে এটাই সর্বশেষ সুযোগ মানে ক্লাস ফরম্যাটে তো আপনারা কোনো প্রশ্ন থাকলে নিয়ে আসবেন বা আগেই জানিয়ে দিবেন আর যে রিসার্ভে যে হোমওয়ার্কটা দিবেন সেটা করবেন অবশ্যই আপনারা সবাই আচ্ছা আমি হচ্ছে আপনাদের আইডিয়া নেওয়ার জন্য আজকের যে ব্যাকগ্রাউন্ডটা সে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম আপনারা যদি খুব বেশি ব্যস্ত থাকেন তাহলে সেম এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে পারেন আর যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে আপনারা নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়ে কাজ করবেন তাহলে আপনারা আরো হয়তো সুন্দর সুন্দর কাজ একেবারে সেম জিনিসটা ব্যবহার না করে নতুন নতুন নতুনত্ব নেওয়ার নিয়ে আসার চেষ্টা করতে হবে আমাদের মানে ওই যে টেবিলের পরিবর্তে অন্য কিছু বলতেছেন নাকি না ব্যাকগ্রাউন্ডের কথা বলছি যে স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা। দিয়ে নিয়ে আলোচনা অন্য কিছু বলছি জি আমি গ্রুপে দিয়ে দিয়েছি আজকের ভিডিও ফুটেজটা দিয়ে দিয়েছি আর ওই যে যারা যে ফেসবুক থেকে যারা জয়েন করলেন একটা লোক জয়েন করলো না চিন্তা করলো চল্লিশ জনের মতো মানে মানে আমার অবস্থা খারাপ করে ফেললো ওরা যে কি ভাই অ্যাড করেন না কেন কবে ক্লাস মানে সুবান কি বলবো <laughs> আসলে বললে কালকে তো কথা হলো যে হুজুগের সবাই আচ্ছা। ঠিক আছে অসুবিধা না তাহলে আজকে এতটুকুই থাক কি বলেন জি ঠিক আছে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته